সাফ অনূর্ধ্ব আঠারো চ্যাম্পিয়নশিপ নেপালের কাছে পরাজয় বাংলাদেশের বিসিবির এজিএম এর বৈধতার বিষয়ে আদেশ কাল দক্ষিণ আফ্রিকা সিরিজ পঁচিশতমে অনুসরণ করেছে বাংলাদেশ দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন Olympic milk plus biscuit sports set আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাহিন মারুফ এতক্ষণ শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছি বিস্তারিত খবরে জয়ের ধারায় থাকা বাংলাদেশকে রুখে দিল নেপাল সাফ অনুর্ধ আঠারো চ্যাম্পিয়নশিপে হিমালয়ের দেশের টিনেজ বুটারদের বিপক্ষে বাংলাদেশের পরাজয় দুই এক গোলে শক্তিশালী ভারতকে চার তিন গোলে হারানোর পর মালদ্বীপের বিপক্ষে দুই শূন্য গোলের জয় বাংলাদেশের সাফল্য ধারা ছিল চুম্বি সোমবার নেপালের বিপক্ষে হার যেন উঠতে থাকা বাংলাদেশকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনলো অথচ সন্ধ্যার চাংলি মিথাঙে কতটাই না আশা পুঁজি করে নেমেছিল আঠারোর লাল সবুজেরা তবে আজ অতটা দাপুটে মনে হয়নি জাফর মুন্নাদের শিরোপার পথে এগিয়ে যাওয়া বাংলাদেশ ম্যাচের বাইশ মিনিটে পিছিয়ে যায় অভিষেক রিজালের হেড থেকে করা গোলে এগুলোর জন্য ডিফেন্ডারদের গাফিলতিকে খানিকটা দায়ী করা যেতে পারে তবে ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশ আট মিনিট পরই ফ্রিকিক যখন ক্রসবারে লেগে ফিরে আসছিল তখন মোহাম্মদ আলামিন হেড থেকে গোল করে সমতায় ফেরান এভাবে শেষ হলেও মন্দ হতো না তবে যখন মনে হচ্ছিল দুদল সমান পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে তখনই দুর্বিপাক আশি মিনিটে রোমান লিম্বুর অবিশ্বাস্য গোলে পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের নেপালের জয়ে তাদের সাথে লাভ হয়েছে ভারতেরও কারণ বাংলাদেশকে দুইয়ে নামিয়ে টেবিলের শীর্ষে এখন ভারত তবে ভুটানের সাথে বাকি ম্যাচটা জিতলে শিরোপা চলে আসতে পারে বাংলাদেশের ঘরে Sheikh Ashik sports desk ATN news Bangladesh cricket বোর্ডের বার্ষিক সাধারণ সভার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের উপর আগামীকাল আদেশ দেবেন হাইকোর্ট সোমবার দুপুরে বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর বেঞ্চে রিটের উপর শুনানি শেষ হয় গতকাল রোববার স্থপতি মোবাসের হোসেনের পক্ষে হাইকোর্টের রিট আবেদন করেন ব্যারিস্টার মাহবুব শফিক গত সতেরো সেপ্টেম্বর বিসিবির গঠনতন্ত্র সংক্রান্ত এক মামলায় আপিলের রায়কে নিজেদের পক্ষে দাবি করে দুই অক্টোবর বার্ষিক সাধারণ সভা এবং বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা করে বিসিবির পরিচালনা পর্ষদ এর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান মোবাশ্বের হোসেন নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পেয়ে রিট আবেদন করা হয় এতে বলা হয় দু সালে হাইকোর্ট বিসিবির গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করেন সেই হিসেবে এখন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত পরিচালকরা অবৈধ বলে তাদের ডাকা সাধারণ সভাও অবৈধ দুইবার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে শ্রমে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের ঝালিয়ে নিয়েছে মুশফিক বাহিনী দীর্ঘ নয় বছর পর একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় এখন বাংলাদেশ প্রায় দেড় মাসের সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা মূল সিরিজের আগে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের সঙ্গে ড্র করে বাংলাদেশ প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট ছয় অক্টোবর দমফন্টেইনে টেস্টের পর তিনটি ওয়ানডে দুটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম টেস্ট সিরিজের পর ওয়ানডে অধিনায়ক মাশরাফি যোগ দেবেন দলের সঙ্গে উনিশতম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে খুলনা বিভাগ সোমবার বরিশালকে দুশো উনচল্লিশ রানে হারিয়েছে খুলনা অন্যদিকে চট্টগ্রাম রাজশাহী রংপুর ঢাকার মধ্যকার ম্যাচ দুটি ড্র হয় শেখ আবু নাসের স্টেডিয়ামে চারশো তিন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বরিশাল একষট্টি ওভারে একশো তেষট্টি রানে অল আউট হয় তারা সর্বোচ্চ আটাশি রান করেন ফজলে রাব্বি আব্দুর রাজ্জাক পাঁচটি ও মইনুল ইসলাম নেন তিনটি করে উইকেট একশো সাতাত্তর রানের অসাধারণ ইনিংসের সুবাদে খুলনার মেহেদি হাসান হন ম্যাচ সেরা এর আগে খুলনা বিভাগ নিজেদের প্রথম ইনিংসে করে চারশো চুয়াল্লিশ রান আর সাত উইকেটে দুশো ষোলো রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা ওদিকে দুশো আটান্ন রানে প্রথম ইনিংসে অল আউট হয় বরিশাল বিভাগ দর্শক এবার দেখে নেব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনার অংশবিশেষ ভারতের বিপক্ষে আগামী মাসে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য নয় ক্রিকেটারকে নির্বাচন করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ মাইক হেসন এই সিরিজে দলে জায়গা পাননি অলরাউন্ডার জিমি নিশাম ও নেইন ব্রুম সম্প্রতি বাজে পারফরমেন্সের জন্য তাদেরকে দলে রাখা হয়নি বলে জানান এই কোচ ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পদ্মভূষণ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু এরই মধ্যে কোরিয়া ওপেন শিরোপা জিতে প্রথম ভারতীয় শাটলার হিসেবে নজির গড়লেন সিন্ধু এছাড়াও তার নামের পাশে বিশ্ব চ্যাম্পিয়নশিপের রৌপ্য পদক রয়েছে ফুটবল অঙ্গনে এখন আলোচিত দ্বন্দ্ব নেইমার কাভানি পেনাল্টি শট নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি এই পরিস্থিতি এখন কিছুটা শান্ত হলেও মাঠের লড়াইয়ে কাকে দিয়ে করানো হবে পেনাল্টি শট সেটা নিয়ে এখনও বিতর্ক থেকেই গেছে এদিকে স্প্যানিশ গণমাধ্যমে বলা হচ্ছে এই দায়িত্ব নেইমারের ওপর ছেড়ে দিতে কাভানিকে নাকি এক মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে পিএসজি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও চার বছরের চুক্তি নবায়ন করলেন মিডফিল্ডার মার্কোস লরেন্তে চুক্তি অনুযায়ী দু সাল পর্যন্ত রিয়ালেই থাকবেন তিনি মাদ্রিদের হয়ে লা লিগায় এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলেছেন লরেন্তে গত মৌসুমেও ধারে এই দলেরই হয়ে খেলেছিলেন এই মিডফিল্ডার